স্পোকেন ইংলিশ শেখার বৈজ্ঞানিক ও প্রমাণিত পদ্ধতি হলো টপ ডাউন অ্যাপ্রোচ যেখানে আপনাকে প্রেজেন্টেশন বেসড স্পিকিং শেখানো হবে আপনি সত্যিই বিস্মিত হবেন যে প্রথম ক্লাসেই আপনি ছয়টি প্রেজেন্টেশন দিতে পারছেন ফ্লুয়েন্টলি শুদ্ধভাবে ঠিক এভাবেই দুশো পঞ্চাশটি প্রেজেন্টেশন আপনি কমপ্লিট করবেন পুরো কোর্স জুড়ে প্রশিক্ষক হিসেবে থাকছেন ডিজিটাল বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ ইয়াসির স্যার সাথে থাকছি আমি শ্রাবন্তী ভট্টাচার্যী এছাড়াও থাকছেন অক্সফোর্ড থ্রি থাউজেন্ডের লেখক নুরুল নবী স্যার এবং ইউকেতে প্রশিক্ষণপ্রাপ্ত নাহিদ ম্যাম কোর্সের বিস্তারিত দেয়া আছে এই ভিডিওটির ক্যাপশনে এবং স্ক্রিনে দেখানো এই নম্বরটিতে কল করতে পারেন বিস্তারিত জানতে আপনার সিটি বুক করার জন্য এক্ষুনি ক্লিক করুন বুক নাও অপশনে দেখা হচ্ছে টিসল বাংলাদেশের অফলাইন কিংবা অনলাইন ক্লাসে